তো সলেহা স্ত্রী কারা ইন আমার আহা আতাহু স্বামী কোনো নির্দেশ দিলে সেটার আনুগত্য করে সেটা মানে ওয়া ইন নাজারা ইলাইহা সার্রাতহু ওই নারীর দিকে যখন তাকায় তখন তার মনটা প্রফুল্ল হয়ে যায় নবী সালাম জাউজাই সলেহার গুণাবলী বর্ণনা করছেন ইন নাজারা ইলাইহা সার্রাত হু যখন তার দিকে তাকায় দৃষ্টিতে তখন তার মনটা আনন্দিত হয়ে যায় এই সার্রাতহুর ব্যাখ্যায় মহাদ্দেশনে কারাম বলেন লিহুসনিহা জহেরান বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন করে যাতে স্বামীর মন আনন্দিত হয় আউ লিহুসনে বা তেনান তার আভ্যন্তরীণ সুন্দর চরিত্র আখলাক দেখে স্বামী আনন্দিত হয়ে যায় আউলি দাওয়ামে ইস্তেগালিহা বিত আতিল্লাহি ওয়া তাকওয়া অথবা নারী আল্লাহর আনুগত্য তাকোয়ার মধ্যে এমন ব্যস্ত থাকে স্বামী এটা দেখলে তার মনটা খুশি হয়ে যায় এই নারীকে নবী সাল্লা সাল্লাম বলছেন এরা হলো জাওজাতুন সালেহা নেককার স্ত্রী দিনদার স্ত্রী বলতে এদেরকে বোঝায় তাহলে এই হাদিসে নবী সাল্লাহ আলহি স্বামীর সামনে সকল প্রকার জিনাতকে এখানে উৎসাহিত করেছেন এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমল সর্বপ্রকার সাজসজ্জা গ্রহণ করে স্বামীকে প্রদর্শন করবে আরেকটা হলো আজিনাত আমাম আল মাহারম মাহারামের সামনে তার জিনাত সাজসজ্জা প্রদর্শন করা আল্লাহ পাক সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না এখানে আল্লাপাক মাহারামদের বর্ণনা দিয়েছেন অর্থাৎ মাহারামদের সামনে সাজসজ্জা সাময়িক কিছু প্রদর্শন করা যাবে কিছু প্রদর্শন করা যাবে না অর্থাৎ সব কিছু একবারে সকল গহনা সকল ধরনের সৌন্দর্য মাহারামের সামনে প্রকাশ করা যাবে না তবে কিছু কিছু প্রকাশ করা যাবে যেমন চেহারা হাত পা তারপরে সাময়িক কিছু কিছু বিষয় মাহরামের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে কিন্তু একেবারে আপনার সব সৌন্দর্য সব জিনাত মাহরামের সামনেও প্রকাশ করা যাবে না তিন নম্বর হলো মুসলিম নারীর সামনে জিনাত মুসলিম নারীর সামনেও একজন নারী আরেকজন নারীর আওরাতের দিকে তাকানো এটা নবী সাল্লাম নিষেধ করেছেন যে কোনো নারীও যেন অন্য নারীর আওরাতের দিকে না তাকায় তাহলে বোঝা গেল মুসলিম নারীর সামনে ওই মাহারামের মতোই কিছু জিনিস প্রদর্শন করা যাবে সব কিছু জিনাত সাজসজ্জা প্রকাশ করা যাবে না আরেকটা হলো কাফের নারীদের সামনে কাফের নারীদের সামনে সাজসজ্জা প্রকাশ করা যাবে না এটাও গায়রে মাহারামের মতো অধিকাংশ জমহুর বলছেন যে কাফের নারীরা পুরুষদের হুকুম মাহারামের গাইরে মাহারামের হুকুম অর্থাৎ মুশ্রিক নারীদের কাফের নারীদের সামনে সাজসজ্জা করে গেলে কাফের নারীরা আবার বাহিরে গিয়ে এগুলো প্রকাশ করে বেড়াবে তাদের কথা অন্যদের কাছে প্রকাশ করবে এই জন্য কাফের নারীর সামনেও সাজসজ্জা প্রদর্শন করা যাবে না আর সর্বোপরি খেয়াল রাখতে হবে যারা গাইরে মাহারাম তাদের সামনে কোনো অবস্থায় সাজসজ্জা প্রদর্শন করা যাবে না আল্লাপাক নিষেধ করে দিয়েছেন ওয়ালা ইউদ্দিনা জিনা তাহন্না ইল্লামা জহারা মিনহা তারা যেন কোনো অবস্থায় তাদের জিনা তাদের সাজসজ্জা প্রকাশ না করে এটা তাদের জন্য প্রকাশ করাটা হারাম এবং তাদের হেজাবের খেলাফ এবার আসি আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সাজসজ্জার ব্যাপারে শরীর বিধান প্রথম হলো পাঁচটি ফেতরত নবী সাল্লাহ আলহি পাঁচটি ফেতরতের কথা বলছেন এই পাঁচটি ফেতরত নারী পুরুষ সবার জন্য জিনাত হিসাবে গ্রহণ করা ইসলামে বৈধ এবং এটি নবী সাল্লামের সুন্না একটা হলো আল খেতান ওয়াল ইস্তেহদাব ওয়া নুৎফুল ইবিতে ওয়া আল আজাফের ওয়া কাসুর সারেম এগুলো হলো একটা হলো খতনা করানো একটা হলো নাবির নিচের পশমগুলোকে মুন্ডিয়ে ফেলা বগলের নিচের পশমগুলোকে তুলে ফেলা তারপরে নখগুলাকে ছোট ছোট করে রাখা নখ কাটা এবং গোপগুলোকে কর্তন করা তো এটা পুরুষের জন্য গোপ কর্তন করা এটি ফেতরত তবে নারীরও যদি কোনো কারণে অবাঞ্ছিত কোনো চুল উঠে যায় মুখের মধ্যে তো সেগুলো বেশি হইলে তখন সেগুলোকেও তুলে ফেলা শরীয়ত অনুমোদন করে তো এই হলো মানে এগুলো হলো ফেতরতগত সাজসজ্জা এটা নারীর জন্যও ফেতরত এরপর আসি আমরা নারীর চুলের বিধান নারীর চুলটার ক্ষেত্রে সাজসজ্জা কীরকম গ্রহণ করবে খেয়াল রাখতে হবে নারীকে আল্লাহ রব্বুল আলমিন যে স্বাভাবিক চুল দিয়েছেন এই চুলটাকেই সে সুন্দর করে এটাকে সে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে চুলটা রাখতে পারবে কিন্তু তার চুল বেশি দেখানোর জন্য অতিরিক্ত চুলা তার মাথায় গ্রহণ করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহামসাল্লাহ যেই নারীরা পরচুলা লাগায় এদের উপরে আল্লাহ রব্বুল আলমিনের লানত অর্থাৎ এই পরচুলা কোনো অবস্থায় নারী লাগাতে পারবে না আবার মাথার চুল কর্তন করা যাবে না বেশি অতিরিক্ত কেটে ছেলেদের মতো ছোট ছোট করে মাথার চুল রাখা বা বিভিন্ন রকমের বিভিন্ন দিক থেকে বিভিন্ন আঙ্গিকে মাথার চুলগুলোকে কেটে ছোট ছোট করা এটাও নারীর জন্য বৈধ না নবী সাল্লা ইসলাম ওই নারীদের উপর আল্লাহ আনত করেছেন যারা আল কাশেরা আল মাকসৌরা যারা চুলগুলোকে পুরুষদের মতো কেটে কেটে ছোট করে ফেলায় আবার কোন নারীর চুল লম্বা আছে অনেক চুল আছে চুলগুলোকে খোফা বেঁধে উপরের দিকে খুলে তুলে ধরা বড় করে দেখানো যাতে মানুষ বুঝে যে তার মাথার মধ্যে অনেক চুল আছে অর্থাৎ উটের কুজের মতো তার খোফাকে উপরের দিকে তুলে রাখা এটাও নারীর জন্য হারাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কিছু নারীর ব্যাপারে বলছেন ওয়ান্নেসা উন আরিয়া আরিয়াতুন মমিলাত মা মুমিলাতুন মা এলাত কিছু নারী আছে পোশাক পরে কিন্তু উলঙ্গ থাকে এবং এরা হেলিয়ে দুলিয়ে চলে মা এলা এদের মাথাগুলো ওইরকম জুকে পড়া উঁটের কুজের মতো তাদের মাথাগুলোকে দেখা যায় অর্থাৎ উঁটের কুজের মতো উঁচু করে খোফা বেঁধে রাখে আল্লাহ রসুল জান্না এই নারীগুলো জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা ইয়াজিদনা রিহা এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না যদিও অনেক দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায় তাহলে চুলের ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম হলো চুলকে অতিরিক্ত কর্তন করবে না তারপরে পরচুলা লাগাবে না তারপরে ওটের কুজের মতো খোপা বেঁধে উপরের দিকে প্রদর্শনী করবে না যাতে পর্দার ভিতরে থাকলেও তার চুলগুলো বাহিরে বোঝা না যায় এদিকে খেয়াল রাখতে হবে এটা হলো নারীর চুলের ব্যাপারে ইসলামী শরিয়ার বিধিবিধান পোশাক আশাকের ব্যাপারে নারী যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি হলো পোশাকের মধ্যে কোনো ছবি মূর্তি ক্রুশ এরকম কোনো ছবি থাকা যাবে না শাড়ির মধ্যে জামার মধ্যে কোনো কাপড়ের মধ্যে কোনো প্রাণীর ছবি মূর্তি এসব কিছু থাকা যাবে না এমন পোশাক পরিধান করতে হবে যে পোশাকে তার সতর পরিপূর্ণরূপে আবৃত হয় যেন তার কোমরেদি খোলা না থাকে তার অন্যান্য জায়গাতে খোলা না থাকে সতর পরিপূর্ণ প্রকাশ পায় ঢেকে থাকে না সতর প্রকাশ পায় এইরকম পোশাক নারীর জন্য বৈধ নয় আবার সতর ডাকলো কিন্তু টাইট ফিট অথবা মিহি পোশাক পাতলা পোশাক যেটা পরিধান করার পরেও শরীরের সৌন্দর্য প্রকাশ পায় এইরকম পোশাকও নারীর জন্য বৈধ নয় এরপরে লেবাস সোহরা এমন পোশাক পরলো যেটা এলাকার কেউ পরে না আলাদা একটা পোশাক এবং সেই পোশাকের কারণে ওই নারী প্রসিদ্ধি পায় এই রকম পোশাকও নারীর জন্য বৈধ না মুশরিকদের পোশাকের কথা আমরা একটু আগে বলছি সিয়াবুল কুফার মুশরিকদের পোশাকের সাথে সাদৃশ্য হওয়া কোনো অবস্থায় যাবে না আর পুরুষের পোশাকের সাথে তার পোশাক কোনো সাদৃশ্যপূর্ণ হওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আল্লাহুল মিনার মিনার রেজাল যেই নারীরা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য রেখে পোশাক পরে তাদের উপরেও আল্লাহ লানত যেই পুরুষেরা নারীর পোশাকের সাথে সাদৃশ্য রাখে তাদের উপরেও আল্লাহ রব্বুল্লা আলমিনের আনত পোশাকের ব্যাপারে খেয়াল রাখতে হবে বাহিরে বের হওয়ার সময় তার পোশাকের জিনাত সৌন্দর্য প্রকাশ করা যাবে না আল্লাহ রব্বুল্লা আলমিন সুরাল আহজাবের তেত্রিশ নম্বর আয়তে বলছেন ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলি ইয়াতিল উলা জাহিলি যুগে নারীরা যেভাবে পোশাকের সৌন্দর্য দেখিয়ে বের হতো সেভাবে যেন তারা বের না হয় হ্যাঁ,